আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন কলা খেয়ে খোসাটা ফেলেই দেন সবাই তাও আবার যেখানে সেখানে আর তাতে করে সেই কলার খোসায় পা পিছলে পা মুচকে যাওয়ার ভয় তো থাকেই মজার ব্যাপার হলো এই কলার খোসা রয়েছে অনেক উপকারিতা যা জানলে আর কখনোই খোসা ফেলে দিতে চাইবেন না কলার খোসায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ ফাইবার এবং একাধিক পুষ্টিকর উপাদান যা শরীরের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই সঙ্গে নানাবিধ সংক্রমণ এবং পেটের রোগকেও দূরে রাখে যে কোনো ধরনের যন্ত্রণা কমাতে কলার খোসার বিকল্প হয় না বললেই চলে আসলে এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর যন্ত্রণা কমে যেতে সময় লাগে না যন্ত্রণার জায়গায় কম করে ত্রিশ মিনিট কলার খোসা ঘষলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় নিয়মিত কলার খোসা খাওয়ার পাশাপাশি যদি কম করে পাঁচ মিনিট খোসাটা সারা মুখে খসা যায় তাহলে একদিকে যেমন ব্রণের প্রকোপ কমতে শুরু করে তেমনি যে কোনো ধরনের দাগ মিলিয়ে যেতেও সময় লাগে না সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো একাধিক স্টাডিতে দেখা গিয়েছে নিয়মিত কলার খোসা খাওয়া শুরু করলে দাঁতের হলুদ ভাব কেটে যেতে সময় লাগে না সেই সঙ্গে মুখ গহ্বরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যে মুখ গহ্বর সম্পর্কিত কোনো রোগী মাথাচাড়া দিয়ে উঠতে পারে না কলার খোসায় রয়েছে প্রচুর মাত্রায় সেরোটনিন যা নিমিষে মন ভালো করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সম্প্রতি তাইওয়ান ইউনিভার্সিটির তত্ত্বাবধানে হওয়া একটি গবেষণা অনুসারে টানা তিন দিন যদি দুটি করে কলার খোসা খেলে শরীরের সেরোটনিনের মাত্রা প্রায় পনেরো শতাংশ বৃদ্ধি পায় ফলে অবসাদের প্রকোপ কমতে শুরু করে শরীরে যাতে লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস না পায় সেদিকে খেয়াল রাখে কলার খোসা ফলে অ্যানিমিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে ফাইবার শুধু কোলেস্টেরল কমায় না সেই সঙ্গে ওজন হ্রাসেও সাহায্য করে আসলে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পরে পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে ফলে বেশি মাত্রায় খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় সেই সঙ্গে শরীরে ভালো ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পায় যারা হজম ক্ষমতার উন্নতি ঘটায় এইভাবে কলার খোসা ওজন কমাতে নানাভাবে সাহায্য করে থাকে ট্রাইপোটোফেন নামে এক ধরনের রাসায়নিক থাকে কলার খোসায় যা ঘুম আসতে সাহায্য করে তাই তো যারা অনিদ্রার শিকার তারা আজ থেকেই কলার খোসা খাওয়া শুরু করুন দেখবেন উপকার পাবেন কলার খোসা কোলেনে উপস্থিত ভালো ব্যাকটেরিয়াদের সংখ্যা বৃদ্ধি করে যা ধীরে ধীরে শরীরে জমে থাকা টক্সিক উপাদানদের বের করে দেয় সেই সঙ্গে কনস্টিপেশনের মতো সমস্যাও দূর করে কলার খোসায় রয়েছে লুটিন নামে একটি উপাদান যা দৃষ্টিশক্তি উন্নতি ঘটানোর পাশাপাশি ছানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কলার খোসা কিভাবে খাবেন কাঁচা অবস্থায় কলার খোসা খাওয়া একেবারেই সম্ভব নয় তাহলে কিভাবে খাওয়া যায় অনেক রকমভাবে খেতে পারেন যেমন মিক্সিতে ফেলে শরবত বানিয়ে খেতে পারেন সামান্য ভেজে নিয়ে ভাত ডালের সঙ্গে খাওয়া যেতে পারে গরম পানিতে দশ মিনিট সেদ্ধ করে নিয়ে তারপর খেতে পারেন কলার খোসা পানিতে ফুটিয়ে চায়ের মতো করেও গ্রহণ করতে পারেন কেমন লাগলো আমাদের এই টিপসটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে গুড লিখুন আর ভালো না লাগলে ব্যাড লিখুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টা এখানে ক্লিক করুন